নবী করিম সাল আলী হাসাল্লাম এর জীবনে একটা অলৌকিক বিস্ময়কর ঘটনা হচ্ছে মেয়ারাজ যখন কষ্টের মধ্যে ছিলেন নবী সাল আলী হাসাল্লাম তখন কিসের ঘটনা ঘটেছে মেরাজ এবং নবী সাল্লাহ আলিয়াল্লামকে আল্লাহ পাক সশরীলে মেরাজ করিয়েছেন ঘুমের মধ্যে নয় সশরীলে এই জায়গা থেকে আলোচনার বাকি অংশটা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন নবী সাল আলী হাসাল্লাম এশা সলাদের পরে শুয়ে আছেন কথা বন্ধ করেন এশা সলাদের পরে শুয়ে আছেন ভাব কোথায় শুয়ে আছেন কাবা ঘরের হাতিমে কাবা ঘরের হাতিমে একজন ফেরেস্ত আসলেন তার নাম জিব্রাহিল আলী ইসালাম নবীজিকে শুয়ে দিলেন নবীজিকে শুয়ে দিয়ে এই যে বুক গলার নিচ থেকে এই নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন কলিজা এটা বের করা হলো একটা পাত্র আনা হলো এই পাত্রের মধ্যে ছিল ইমান এবং প্রজ্ঞা এগুলো কিন্তু কোনো গল্প নয় এগুলো সবগুলো বাস্তব সত্য ঘটনা এটা নবী সাল্লাহ আলী আসালামের জীবনে ঘটেছে এগুলোর ব্যাখ্যা কি এগুলো কি সাইন্টিফিক কি না এগুলোর পিছনে দর্শন কি যুক্তি কি এগুলো আমাদের আজকের আলোচনা বিষয় নয় কারণ আমি অনেক দিন আলোচনা করেছি যে সায়েন্স আপনাকে সব কিছুর ব্যাখ্যা দিতে পারবে না কোনো কিছু সায়েন্স দিয়ে প্রমাণ হলেই বিশ্বাস করব না হলে করব না এই চেতনার নাম শির্ক এটা আধুনিক যুগের শিক্ষা শির্ক এটা আধুনিক যুগের শিক্ষা ক্ষেত্রে শির্ক যে সায়েন্স কিছু প্রমাণ করলে বিশ্বাস করব না করলে করব না এটাতে আমি বিশ্বাস করি না আমাদের বিশ্বাস করা উচিত নয় সায়েন্সকে জিজ্ঞাসা করবেন রুহ কাকে বলে please give us the definition of রুহ রুহের ডেফিনেশন দেন রুহ কাকে বলে কত প্রকার কি কি আত্মা কাকে বলে কত প্রকার কি কি সায়েন্সের প্যান্ট খারাপ হয়ে যাবে কথা কি বুঝতে পারছেন রুহের ডেফিনেশন দিতে পারবে না জিজ্ঞাসা করবেন স্বপ্ন কাকে বলে মানুষের স্বপ্ন মাঝে মাঝে সত্য হয় কিভাবে ব্যাখ্যা দিতে পারবে না যদি বলেন মানুষ ঘুমায় ঘুমের একটা পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেন দিতে পারবে না যদি বলেন যে কবর আজাবের ব্যাখ্যা দেখ পারবে না জিন জাতির ব্যাখ্যা দেখ পারবে না মালায়িকার ব্যাখ্যা দেখ পারবে না তাদের দৌড় একটা জায়গা পর্যন্ত সেটা হলো বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে সব কিছু কি ওখানে শেষ হবে যে আগে কিছুই ছিল না হঠাৎ বিস্ফোরণ হয়েছে বাস পৃথিবী সৃষ্টি হয়ে গেছে অনেক সিম্পল জিনিসের ব্যাখ্যাই সে দিতে পারেনি তাহলে আমরা কেমন করে ধরে নিলাম যে সায়েন্স কিছু প্রমাণ করলেই সত্য না করলে সত্য না এটা কে বললো আপনাকে এটা সবচেয়ে বড় শিক্ষাক্ষেত্রে শির্ক হচ্ছে এখন কারো যদি জ্ঞানতাত্ত্বিক এপিস্টিমোলজি ঠিক না থাকে তার পুরো জ্ঞান চর্চায় শির্ক হবে তাই আমি এখানে এই আলোচনা করতে যাচ্ছি না যেটা সাইন্টিফিক ব্যাখ্যা ইত্যাদি আমি জাস্ট ঘটনাটা বলছি এর পিছনে শিক্ষাগুলো বলবো বুক চিরে ফেলা হয় এবং কলিজাটা বের করে একটা পাত্র আনা হয় স্বর্ণের এর মধ্যে ইমান এবং প্রজ্ঞা ছিল ইমান এবং প্রজ্ঞা কি এর আকার আকৃতি কেমন আল্লাহ ভালো জানেন সব কিছু সাইন্টিফিক হবে না যে কঠিন তরল বায়বীয় কঠিন তরল বায়বীয় বাইরে অনেক কিছু আছে যেটা সায়েন্স জানে না কথা কি বুঝতে পারছেন অনেক কিছুই আছে কঠিন তরল বায়বীয় বাইরেও অনেক কিছু আছে যেটা সায়েন্স ব্যাখ্যা করতে পারবে না ইমান এবং প্রজ্ঞার এই পাত্রে কলিজাটা ডুবানো হয় ধুয়ে পরিষ্কার করে আবার আগের জায়গায় ফিট করে দেওয়া হয় আনাস রাদি আল্লাহ আনহু বিখ্যাত সাহাবি প্রায় দশ থেকে বারো বছর নবী সাল্লাহ আলাইসলামের খেদমত করেছেন তিনি বলেছেন আমি আল্লাহ রসুলের বুকের মধ্যে এই এই যে বুক চিরে ফেলা সিনাচাক এই দাগটা আমি দেখেছি বুকের মধ্যে দাগ ছিল এরপর নবী সাল্লাহ সামনে একটা বাহনকে আনা হয় এই বাহনের নাম হচ্ছে বোরাক কি নাম গাধার চেয়ে একটু বড় খচ্চরের চেয়ে একটু ছোট এর নাম হচ্ছে বোরাক এই বোরাকে নবী সাল্লাহ উঠতে বলা হয় তিনি উঠতে গেলে বোরাক একটু পার্ট নিয়েছে ভাব নিয়েছিল আর কি ভাবনা বোঝেন মাঝে মাঝে আমরা ভাব নেই না কখনো মেয়েদের বিউটি কন্টেস্ট দেখেছেন ফ্যাশন শো দেখেন নাই টিভিতে অ্যাডভার্টাইজ দেখেন নাই কে দেখে নাই এটা তো সবাইকেই দেখতে হয় কার চোখে পড়েনি মনে হবে যে মানুষকে ভয় দেখাচ্ছে যে ভাব বোরাক একটা ভাব নিয়েছিল তো জিব্রাহিম আলী ইসলাম বোরাককে বলছেন যে শুনো তোমার পিঠে তোমার পিছে মোহাম্মদ সাল্লু আলী আসাল্লামের চেয়ে উত্তম কোনো মানুষ এখনো বসে নাই আর মোহাম্মদ সাল্লু আলী সাল্লামের চেয়ে প্রিয় এবং সম্মানিত মহান কোনো ব্যক্তি আল্লাহর কাছে নাই অতএব তুমি এত পাঠ নিও না তখন বোরাক ঘামতে শুরু করে আমি যে কথাগুলো বলছি এগুলো সই বুখারির মধ্যে আছে সই মুসলিমের মধ্যেও আছে এবং অন্যান্য সিরাদের গ্রন্থগুলোর মধ্যে আছে আমি এক জায়গায় করে কথাটা বলার চেষ্টা করছি এরপর বোরাক ছুটতে শুরু করে নবীজি বলছেন বোরাকের ছোটার গতিটা এমন ছিল যে আমরা আমাদের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় সে তার একটা পা অতদূর পর্যন্ত ফেলছে এখনকার রকেটগুলোর গতি দেখেছেন এই মহাবিশ্ব যত অভিযান আমাদের ধারণা যে এই মেরাজের ঘটনাকে কেন্দ্র করেই হয়েছে এই থিওরিগুলো ওরা পেত না মহাবিশ্বের এই আকাশ ভেদ করে যাওয়া যায় এই যে কনসেপ্টটা এই কনসেপ্টটা কিন্তু নবী সাল্লাম মেরাজের আগে কখনো হয়নি একমাত্র ঘটনা পৃথিবীতে যে পৃথিবীর কোনো মানুষ সাত আকাশের উপরে গিয়েছেন আল্লাহর সাথে কথা বলে এসেছেন ফারাদ এমনকি কোনো নবীর ক্ষেত্রেও এটা হয়নি কোনো নবীর ক্ষেত্রেও নাই এবার এই বোরাক চলে গেল বাইতুল মাকদাস এটা কোথায় বাইতুল মাকদিস সরি বাইতুল মাকদাস না বাইতুল মাকদিস বিভিন্ন মানুষ বিভিন্ন উচ্চারণ করে এটা হচ্ছে প্যালেস্টাইন কোথায় নাম শোনে নাই আর প্যালেস্টাইন নিয়ে তো যথেষ্ট বলেছি এই বয়সে আলহামদুলিল্লাহ তবে মূল বিষয়টা এখনো বলা হয়নি সেটা ইনশাল্লাহ আস্তে আস্তে আসবে এতটুকু শুনেন প্যালেস্টাইন হচ্ছে শেষ জামানার সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা পৃথিবীর সারা পৃথিবীর চেয়ে সারা পৃথিবীতে যত জায়গা আছে এগুলো চাইতে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে শেষ জামানায় প্যালেস্টাইন বা ফিলিস্তিন এবং জেরুজালেম সারা পৃথিবীর সমস্ত কর্মকাণ্ড আখেরুজ্জামানে এই জেরুজালেমকে কেন্দ্র করে হবে এই কারণেই জিউজরা সেখানে ঘাঁটি গেড়েছে এটাই সেই জায়গা যেখানে ইসাব নেমারিয়াম ইসলামী খেলাফত কায়েম করবেন অচিরেই ইনশাআল্লাহ এটাই সেই জায়গা যেখানে মাসিহুদ দাজ্জালকে হত্যা করা হবে আর দাজ্জালের চেয়ে বড় কোনো ফেতনা এই উম্মার জন্য নেই কোন সুর আপনাকে বাঁচাবে দাজ্জাল থেকে সুরাতুল কাহাফ জীবনে একবারও পড়েছেন হাত উঁচু করেন অর্থসহ পড়েছেন আলহামদুলিল্লাহ দশটা আয়াত প্রথম দশ শেষের দশ মুখস্থ করতে হবে আল্লাহ তৌফিক এনায়ত করুন তিনি গেলেন বাইতুল মাকদাস বাইতুল মাকদিস সেখানে গিয়ে দেখলেন মসজিদের মধ্যে একজন ব্যক্তি সালাদ আদায় করছেন গরম দেহের গরমটা একটু লম্বা এবং চুলগুলো কোকড়ানো কান কানের লতি পর্যন্ত রুগ্ন একটু তাকে বলা হচ্ছে ইনি হচ্ছেন মুসা আলী ইসালাম সলাদ পড়ছেন এখন কিভাবে সলাদ পড়ছেন জীবিত না মৃত নাকি বারজাকে আমরা ব্যাখ্যা করতে পারবো না যা তিনি দেখেছেন তাই বলেছেন আমরা বিশ্বাস করেছি সামি আনা ও আত আনা যেমনটা আবু বকর সিদ্দিককে বলা হয়েছে রবি আল্লাহ আপনি কি মিরাজের ঘটনা বিশ্বাস করেন আপনি কি মেরাজের ঘটনা বিশ্বাস করেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এক রাতের মধ্যে বাইতুল মাকদিস গিয়েছেন সেখান থেকে আরো সে আজিম আবার ফিরে এসেছেন অজুর পানি গড়িয়ে পড়ছে আবু বকর সিদ্দিক তিনি বলছেন এর চাইতেও বড় কথা তো আমি বিশ্বাস করি সেটা হলো আসমান থেকে কোরআন তার উপর নাজিল হচ্ছে প্রতিনিয়তই যে আল্লাহ তার উপর কোরআন নাজিল করতে পারেন তাকে আসমানে নিয়েও যেতে পারেন এটা অবিশ্বাস করার কি আছে এরপর থেকে তার নাম হয় কি সিদ্দিক আমরা ওই দিকে যাওয়ার চেষ্টা করি নবীজি বলেছেন ব্যাস সত্য এবং এখানে ঢোকার আগে একটা পাথরের মধ্যে এই বোরাকটাকে বেঁধে রাখা হয় আরেকজন ব্যক্তিকে দেখেছেন যার গরম ফর্সা এবং লালচে এই দুইটা কালারকে মিক্স করলে যেমন গায়ের রং হবে এমন এবং চুলগুলো হচ্ছে অনেক সোজা সিল্কি সিল্কি শব্দটা আমি বুঝলাম চুলগুলো অনেক সোজা এটা আমার কথা স্বচ্ছ ঝকঝকে চুল তো গায়ের গরমটা খুব বেশি লম্বাও না খুব বেশি খাটোও না নবীজিকে বলা হচ্ছে ইনি হচ্ছেন ইসা ইবনে মারিয়াম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকজনকে দেখলেন যার গরণটা হুবাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই এবার তাকে বলা হলো ইনি হচ্ছেন আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো ফিজিক্যালিও মিল ছিল এবং জীবনের যে গতি এখানেও মিল ছিল হয়তো বা এই কারণেই আমরা দরুদ ইব্রাহিমে অন্য নবীর নাম না নিয়ে ইব্রাহিম আলী ইসলামের নামটা নিচ্ছে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন যখন নবীর নাম আসবে সবাই কমসে কম সাল্লাহ আলী সাল্লামটুকু বলবেন মনে মনে এবার সেখানে নবী সাল্লাহ আলী হাসাল্লাম সমস্ত নবীদেরকে নিয়ে দুরাকাত সালাত করলেন তিনি ইমামতি করলেন নবীদের ইমাম হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আল্লাহবাক আমাদের সবাইকে তার সুন্নাগুলো আমল করার তৌফিক দান করুন নবী করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এর জীবনে একটা অলৌকিক বিস্ময়কর ঘটনা হচ্ছে মেয়ারাজ যখন কষ্টের মধ্যে ছিলেন নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম তখন কিসের ঘটনা ঘটেছে মেরাজ এবং নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে আল্লাহ সশরীলে মেরাজ করিয়েছেন ঘুমের মধ্যে নয় সশরীলে এই জায়গা থেকে আলোচনার বাকি অংশটা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এশা সালাদের পরে শুয়ে আছেন কথা বন্ধ করেন এশা সালাদের পরে শুয়ে আছেন তন্দ্রাভাব কোথায় শুয়ে আছেন কাবা ঘরের হাতিমে কাবা ঘরের হাতিমে একজন ফেরেস্তা আসলেন তার নাম জিব্রাহির আলী ইসালাম নবীজিকে শুয়ে দিলেন নবীজিকে শুয়ে দিয়ে এই যে বুক গলার নিচ থেকে এই নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন কলিজা এটা বের করা হলো একটা পাত্র আনা হলো এই পাত্রের মধ্যে ছিল ইমান এবং প্রজ্ঞা এগুলো কিন্তু কোনো গল্প নয় এগুলো সবগুলো বাস্তব সত্য ঘটনা এটা নবী সাল্লাহ আলী আসসালামের জীবনে ঘটেছে এগুলোর ব্যাখ্যা কি এগুলো কি সাইন্টিফিক কি না এগুলোর পিছনে দর্শন কি যুক্তি কি এগুলো আমাদের আজকের আলোচনা বিষয় নয় কারণ আমি অনেক দিন আলোচনা করেছি যে সায়েন্স আপনাকে সব কিছুর ব্যাখ্যা দিতে পারবে না কোনো কিছু সায়েন্স দিয়ে প্রমাণ হলেই বিশ্বাস করব না হলে করব না এই চেতনার নাম শির্ক এটা আধুনিক যুগের শিক্ষা শির্ক এটা আধুনিক যুগের শিক্ষা ক্ষেত্রে শির্ক যে সায়েন্স কিছু প্রমাণ করলে বিশ্বাস করব না করলে করব না এটাতে আমি বিশ্বাস করি না আমাদের বিশ্বাস করা উচিত নয় সায়েন্সকে জিজ্ঞাসা করবেন রুহ কাকে বলে please give us the definition of রুহ রুহের ডেফিনেশন দেন রুহ কাকে বলে কত প্রকার কি কি আত্মা কাকে বলে কত প্রকার কি কি সায়েন্সের প্যান্ট খারাপ হয়ে যাবে কথা কি বুঝতে পারছেন রুহের ডেফিনেশন দিতে পারবে না জিজ্ঞাসা করবেন স্বপ্ন কাকে বলে মানুষের স্বপ্ন মাঝে মাঝে সত্য হয় কিভাবে ব্যাখ্যা দিতে পারবে না যদি বলেন মানুষ ঘুমায় ঘুমের একটা পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেন দিতে পারবে না যদি বলেন যে কবরের আজাবের ব্যাখ্যা দেখ পারবে না জিন জাতির ব্যাখ্যা দেখ পারবে না মেলায়িকার ব্যাখ্যা দেখ পারবে না তাদের দৌড় একটা জায়গা পর্যন্ত সেটা হলো বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে সব কিছু কি ওখানে শেষ হবে যে আগে কিছুই ছিল না হঠাৎ বিস্ফোরণ হয়েছে বাস পৃথিবী সৃষ্টি হয়ে গেছে অনেক সিম্পল জিনিসের ব্যাখ্যাই সে দিতে পারেনি তাহলে আমরা কেমন করে ধরে নিলাম যে সায়েন্স কিছু প্রমাণ করলেই সত্য না করলে সত্য না এটা কে বললো আপনার এটা সবচেয়ে বড় শিক্ষাক্ষেত্র শির্ক হচ্ছে এখন কারো যদি জ্ঞানতাত্ত্বিক এপিস্টিমোলজি ঠিক না থাকে তার পুরো জ্ঞান চর্চায় শির্ক হবে তাই আমি এখানে এই আলোচনা করতে যাচ্ছি না যেটা সাইন্টিফিক ব্যাখ্যা ইত্যাদি আমি জাস্ট ঘটনাটা বলছি এর পিছনে শিক্ষাগুলো বলবো বুক চিরে ফেলা হয় এবং কলিজাটা বের করে একটা পাত্র আনা হয় স্বর্ণের এর মধ্যে ইমান এবং প্রজ্ঞা ছিল ইমান এবং প্রজ্ঞা কি এর আকার আকৃতি কেমন আল্লাহ ভালো জানেন সব কিছু সাইন্টিফিক হবে না যে কঠিন তরল বায়বীয় কঠিন তরল বায়বীর বাইরে অনেক কিছু আছে যেটা সায়েন্স জানে না কথা কি বুঝতে পারছেন অনেক কিছুই আছে কঠিন তরল বায়বের বাইরেও অনেক কিছু আছে যেটা সায়েন্স ব্যাখ্যা করতে পারবে না ইমান এবং প্রজ্ঞার এই পাত্রে কলিজাটা ডুবানো হয় ধুয়ে পরিষ্কার করে আবার আগের জায়গায় ফিট করে দেওয়া হয় আনাস রাদি আল্লাহ আনহু বিখ্যাত সাহাবি প্রায় দশ থেকে বারো বছর নবী সাল্লাহামের খেদমত করেছেন তিনি বলেছেন আমি আল্লাহ রসুলের বুকের মধ্যে এই এই যে বুক চিরে ফেলা সিনাচাক এই দাগটা আমি দেখেছি বুকের মধ্যে দাগ ছিল এরপর নবী সাল্লামের সামনে একটা বাহনকে আনা হয় এই বাহনের নাম হচ্ছে বরাক কি নাম গাধার চেয়ে একটু বড় খচ্চরের চেয়ে একটু ছোট এর নাম হচ্ছে বোরাক এই বোরাকে নবী সাল্লাইসলামকে উঠতে বলা হয় তিনি উঠতে গেলে বোরাক একটু পার্ট নিয়েছে ভাব নিয়েছিল আর কি ভাব নেওয়া বোঝেন মাঝে মাঝে আমরা ভাব নেই না কখনো মেয়েদের বিউটি কন্টেস্ট দেখেছেন ফ্যাশন শো দেখেন নাই টিভিতে অ্যাডভার্টাইজ দেখেন নাই কে দেখে নাই এটা তো সবাইকেই দেখতে হয় কার চোখে পড়েনি মনে হবে যে মানুষকে ভয় দেখাচ্ছে যে ভাব বোরাক একটা ভাব নিয়েছিল তো জিব্রাহিম আলী ইসলাম বোরাককে বলছেন যে শুনো তোমার পিঠে তোমার পিঠে মোহাম্মদ সাল্লাহু আলী আসাল্লামের চেয়ে উত্তম কোনো মানুষ এখনো বসে নাই আর মুহাম্মদ সাল্লাহু আলী সাল্লামের চেয়ে প্রিয় এবং সম্মানিত মহান কোনো ব্যক্তি আল্লাহর কাছে নাই অতএব তুমি এত পাঠ নিও না তখন বোরাক ঘামতে শুরু করে আমি যে কথাগুলো বলছি এগুলো সই বুখারির মধ্যে আছে সই মুসলিমের মধ্যেও আছে এবং অন্যান্য সিরাতের গ্রন্থগুলোর মধ্যে আছে আমি এক জায়গায় করে কথাটা বলার চেষ্টা করছি এরপর বোরাক ছুটতে শুরু করে নবীজি বলছেন বোরাকের ছোটার গতিটা এমন ছিল যে আমরা আমাদের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় সে তার একটা পা অতদূর পর্যন্ত ফেলছে এখনকার রকেটগুলোর গতি দেখেছেন এই মহাবিশ্ব যত অভিযান আমাদের ধারণা যে এই মেরাজের ঘটনাকে কেন্দ্র করেই হয়েছে এই থিওরিগুলো ওরা পেত না মহাবিশ্বের এই আকাশ ভেদ করে যাওয়া যায় এই যে কনসেপ্টটা এই কনসেপ্টটা কিন্তু নবী সাল্লাম মেরাজের আগে কখনো হয়নি একমাত্র ঘটনা পৃথিবীতে যে পৃথিবীর কোনো মানুষ সাত আকাশের উপরে গিয়েছেন আল্লাহর সাথে কথা বলে এসেছেন ভারত এমনকি কোনো নবীর ক্ষেত্রেও এটা হয়নি কোনো নবীর ক্ষেত্রেও নয় এবার এই বোরাক চলে গেল বাইতুল মাকদাস এটা কোথায় বাইতুল মাকদিস সরি বাইতুল মাকদাস না বাইতুল মাকদিস বিভিন্ন মানুষ বিভিন্ন উচ্চারণ করে এটা হচ্ছে প্যালেস্টাইন কোথায় নাম শোনে নাই আর প্যালেস্টাইন নিয়ে তো যথেষ্ট বলেছি এই বয়সে আলহামদুলিল্লাহ তবে মূল বিষয়টা এখনো বলা হয়নি সেটা ইনশাল্লাহ আস্তে আস্তে আসবে এতটুকু শুনেন প্যালেস্টাইন হচ্ছে শেষ জামানার সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা পৃথিবীর সারা পৃথিবীর চেয়ে সারা পৃথিবীতে যত জায়গা আছে এগুলো চাইতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে শেষ জামানায় প্যালেস্টাইন বা ফিলিস্তিন এবং জেরুজালেম সারা পৃথিবীর সমস্ত কর্মকাণ্ড আখেরুজ্জামানে এই জেরুজালেমকে কেন্দ্র করে হবে এই কারণেই জিউজরা সেখানে ঘাঁটি গেড়েছে এটাই সেই জায়গা যেখানে ইসাব নেমারিয়াম ইসলামী খেলাফত কায়েম করবেন অচিরেই ইনশাল্লাহ এটাই সেই জায়গা যেখানে মাসিহুদ দাজ্জালকে হত্যা করা হবে আর দাজ্জালের চেয়ে বড় কোনো ফেতনা এই উম্মার জন্য নেই কোন সুর আপনাকে বাঁচাবে দাজ্জাল থেকে সুরাতুল ক্যাফ জীবনে একবারও পড়েছেন হাত উঁচু করেন সহ পড়েছেন আলহামদুলিল্লাহ দশটা আয়াত প্রথম দশ শেষের দশ মুখস্থ করতে হবে আল্লাহ পাক তৌফিক এনায়ত করুন তিনি গেলেন বাইতুল মাকদাস বাইতুল মাকদিস সেখানে গিয়ে দেখলেন মসজিদের মধ্যে একজন ব্যক্তি সালাদ আদায় করছেন গরম দেহের গরমটা একটু লম্বা এবং চুলগুলো কোকড়ানো কান কানের লতি পর্যন্ত রুগ্ন একটু তাকে বলা হচ্ছে ইনি হচ্ছেন মুসা আলী ইসালাম সলাদ পড়ছেন এখন কিভাবে সলাদ পড়ছেন জীবিত না মৃত নাকি বারজাকে আমরা ব্যাখ্যা করতে পারবো না যা তিনি দেখেছেন তাই বলেছেন আমরা বিশ্বাস করেছি সামি আনা ও আত আনা যেমনটা আবু বকর সিদ্দিককে বলা হয়েছে রবি আল্লাহ আপনি কি মিরাজের ঘটনা বিশ্বাস করেন আপনি কি মিরাজের ঘটনা বিশ্বাস করেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এক রাতের মধ্যে বাইতুল মাকদিস গিয়েছেন সেখান থেকে আরো সে আজিম আবার ফিরে এসেছেন অজুর পানি গড়িয়ে পড়ছে আবু বকর সিদ্দিক তিনি বলছেন এর চাইতেও বড় কথা তো আমি বিশ্বাস করি সেটা হলো আসমান থেকে কোরআন তার উপর নাজিল হচ্ছে প্রতিনিয়তই যে আল্লাহ তার উপর কোরআন নাজিল করতে পারেন তাকে আসমানে নিয়েও যেতে পারেন এটা অবিশ্বাস করার কি আছে এরপর থেকে তার নাম হয় কি সিদ্দিক তো আমরা ওই দিকে যাওয়ার চেষ্টা করি নবীজি বলেছেন ব্যাস সত্য এবং এখানে ঢোকার আগে একটা পাথরের মধ্যে এই বোরাকটাকে বেঁধে রাখা হয় আরেকজন ব্যক্তিকে দেখেছেন যার গরম ফর্সা এবং লালচে এই দুইটা কালারকে মিক্স করলে যেমন গায়ের রং হবে এমন এবং চুলগুলো হচ্ছে অনেক সোজা সিল্কি সিল্কি শব্দটা আমি বুঝলাম চুলগুলো অনেক সোজা এটা আমার কথা স্বচ্ছ ঝকঝকে চুল তো গায়ের গরমটা খুব বেশি লম্বাও না খুব বেশি খাটোও না নবীজিকে বলা হচ্ছে ইনি হচ্ছেন ইসা ইবনে মারিয়াম নবী সাল্লাম আরেকজনকে দেখলেন যার গরমটা হুবাহু নবী সাল্লাল্লাহু সাল্লামের মতোই এবার তাকে বলা হলো ইনি হচ্ছেন আদি পিতা ইব্রাহিম আলী ইসালাম ইব্রাহিম আলী ইসলামের সাথে আমাদের নবী সাল্লাহ আলী সাল্লামের পুরো ফিজিক্যালিও মিল ছিল এবং জীবনের যে গতি এখানেও মিল ছিল হয়তো বা কারণেই আমরা দরুদ ইব্রাহিমে অন্য নবীর নাম না নিয়ে ইব্রাহিম আলী ইসলামের নামটা নিচ্ছি আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে যখন নবীর নাম আসবে সবাই কমসে কম সাল্লাহ আলী সাল্লামটুকু বলবেন মনে মনে এবার সেখানে নবী সাল্লাহ আলী হাসাল্লাম সমস্ত নবীদেরকে নিয়ে দুরাকাত সালাত করলেন তিনি ইমামতি করলেন নবীদের ইমাম হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আল্লাহবাক আমাদের সবাইকে তার সুন্নাগুলো আমল করার তৌফিক দান করুন